আমি চিড়িয়াখানার সাথে আট বছর তারপর দাদা দাদা দাদা এ আলমগীর তার শুধু থাকেন না হ্যাঁ, কিছু কমে ফেলান রক পাইথন ইয়েস সব আবার চলে যাচ্ছে কিনা স্যার হ্যাঁ না সমস্যা সব চলে যাক সুন্দর পরিবেশ আপনি ইয়ে, উত্তম দা ভাইয়া আপনি ওই সামনে থেকে ভালো ছবি পাবেন আমার বিশ্বাস কোন দিকে শুধু আস্তে আস্তে দূরে রাখে দূরে রাখে দেন শুভকে সাপ রাখেন না তোমরা ছবি পাচ্ছে না ভিডিও পাচ্ছে না রাখো রাখো থামো থামো রাখো রাখো রাখো ইয়ে রাখো রাখেন বোন ব্যাগ রাখেন অন্য ফটো ফটো ফটো নিয়ে কারা জার্নালিস্টটা তারপরে একটু ওই পানিতে না ছেড়ে একটু মানে একটু এই পাশ করে ছেড়ে হ্যাঁ একটু শুকনো দাঁড়াও না হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ। সময় লাগবে এখন বন্ধ ব্যবস্থাটা করে দেন এই হ্যাঁ এবার ঠিক আছে এই যে ইয়েস নিচে যায় তখন একটা ছবি দিয়েছে এটা উপরে দিয়ে দাও ইয়ে আলমগীর চাপাই দাও তুমি চলে যাও দুটো দুটো দুটো নিচে নিচে দাও ছবি হ্যাঁ, এই এটা ঠিক আছে ওটা ঠিক আছে যখন যায় যখন হ্যাঁ। নিচে যে নিচে নিচে হ্যাঁ। নিয়ে ছবি এই আমার ক্যামেরাম্যান কই ভালো করে ভিডিও নাও বেটা নাহলে পরে ইয়ারা ওরা তুমি তোমার ক্যামেরা বাঁকা কেন ক্যামেরা বাঁকা কেন সাপের সাথে আপনি চলে তোমার ওর ক্যামেরা নাও সুন্দর করে নাও এদিক ফিরে তো এই এই বন বিভাগের ওনার নাম কি রেহান এই রেহান এই ধরে দিতে থাকেন ধরে দিতে থাকেন জি স্যার হুম দেখেন সুন্দর হ্যাঁ আর এটা গ্লাস আছে না গ্লাভস কম আছে কেন একটা স্যারের নাম নেই সারমো সারম ভাই না ই করো না করো করো করো এখন এখন দেখো আসুন স্যার আচ্ছা সর্বশেষ আমি সারবো পুরো সারেন আমি ঘুরে সারেন না আমাকে সারো